ট্রেনে তো আমরা সবাই চড়ি আবার ট্রেনে চড়তে অনেকেই ভালোবাসি ঝিকঝিক করে চলা ট্রেনের দিকে দূর থেকে তাকিয়ে থাকতেও একটা অদ্ভুত সুন্দর লাগে কিন্তু সেই ট্রেনটি যদি হয় ভুতুরে ট্রেন তাহলে কেমন লাগবে সত্যি পৃথিবীতে এমন কিছু ট্রেন রয়েছে যার নামের সাথে ভূতের নামটা জড়িয়ে গিয়েছে আজকে আমি আপনাদের এমনই কিছু ট্রেনের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে ট্রেনগুলো ভূতের কারণে ভূতরে পরিচয় হয়ে হাজার বছর ধরে পৃথিবীর বুকে চলে আসছে যার রহস্য মানুষ আজও খুঁজে পায়নি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরুর আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন আমাদের আজকের ভিডিওর প্রথম ভূতরে ট্রেন হলো সেন্ট লুইসের ভূতরে ট্রেন যে রেল লাইনটির অবস্থান হল কানাডার সেন্ট লুইস নামক গ্রামে এই ট্রেনটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে ত্রিশ বছরেরও বেশি সময় ধরে বন্ধ আছে এখানকার রেল চলাচল শুধু তাই নয় উঠিয়ে নেওয়া হয়েছে রেল লাইনের পাতো তবু হঠাৎ করে প্রায় রাতে ওইখানে বড় একটা আলোকে আসতে দেখা যায় আর যার পাশে আসতে থাকে আরও একটা ছোট্ট লাল আলো গ্রামের মানুষের মাঝে প্রচলন আছে একবার ট্রেনটির নিচে গ্রামের একটি মানুষ পড়ে মারা যায় আর তারপর থেকেই এমনটা হয়ে আসছে বড় আলোটাকে তারা মনে করে ট্রেনের আলো আর লাল আলোটা হলো সেই মানুষটার হাতের প্রদীপের আলো সেখানকার কিছু সাহসী ছাত্র সেই ট্রেনটির রহস্য উদ্ঘাটন করার অনেক চেষ্টা করলেও সেটির রহস্য আজ পর্যন্ত অধরাই রয়ে গিয়েছে এখনও প্রায় রাতের ট্রেন এসে দেখা দিয়ে যায় এই সেন্ট লুইস গ্রামের স্টেশনটিতে আমাদের এই ভিডিওর ভুতুরে দ্বিতীয় ট্রেনটি হচ্ছে সিলভার পাইলেন্স সুইডেনের এই ভুতুরে ট্রেনটির জন্ম হয় উনিশশো সালে তবে তখন এখনকার মতো ভূতের দুর্নাম ছিল না ট্রেনটির কেবল পরীক্ষামূলকভাবে চালানোর জন্য চালু করা হয় এই ট্রেনটিকে তবে সেটুকুই যথেষ্ট ছিল তারপর থেকেই ভুতুরের ট্রেন নামে পরিচিত হয় এই ট্রেনটি হঠাৎ করে যে কোনো স্টেশনে এসেই উকে মারে মাঝে মাঝে এই ট্রেনটি সবাইকে সাবধান করে দেওয়া হয় যে সুইডেনের কোনো স্টেশনে সিলভার পাইন নামক ট্রেন কখনো কোনো সময় আসলে সেই ট্রেনে যেন কোনো যাত্রী উঠে না বসে অন্যথায় সেই ট্রেনটির লাস্ট স্টেশন কিমিলিঙ্গে যেতে যেতে যাত্রীর মৃত্যু অনিবার্য এখন আমাদের ভিডিওর তৃতীয় ট্রেনটি হচ্ছে আমেরিকার ভুতুরে ট্রেন আমেরিকার এই ভুতুরে ট্রেনটিকে প্রায়ই স্প্রিংফিল্ড এবং ওয়াশিংটনের মাঝ দিয়ে যাতায়াত করতে দেখা যায় লিঙ্কনের মৃত্যুবার্ষিকীতে তো এই ট্রেনটির আসা চাই চাই এই ট্রেনটি কোনো স্টেশনে আসলে সেই স্টেশনের চারপাশের আবহাওয়া ভারী এবং ঠান্ডা হয়ে যায় ওয়াশিংটনের দিক হতে এই আসার ট্রেনে কাপড়ে মোড়া ভুতুরে লাশদেরকে দেখা যায় এই ট্রেনের পাশে উঠতে তবে সেই ট্রেন কখনোই স্প্রিংফিল্ডের রেল স্টেশনে গিয়ে পৌঁছায় না আমাদের এই ভিডিওর চতুর্থ এবং সর্বশেষ ট্রেনটি হলো আয়ারল্যান্ডের ভুতুরে ট্রেন উনিশশো সালের কথা এটি দুজন মানুষ উত্তর থেকে দক্ষিণে যাওয়ার ট্রেনের জন্য অপেক্ষা করছিল হঠাৎ তারা ট্রেন আসার শব্দ শুনতে পায় এবং একটা ঘর থেকে একটি মানুষের আর্তনাদ শুনতে পায় ঘরটির কাছে গিয়ে দেখে তারা কিন্তু সেই ঘরটির মধ্যে কোনো মানুষ ছিল না শুধু তাই নয় একটু পর একটা ট্রেন শব্দ করতে করতে তাদের পাশ দিয়ে চলে যায় কিন্তু তখনও কোনো ট্রেনকে তারা দেখতে পায় না পরে তারা জানতে পারে অনেক দিন আগে ওইখানে একটা মানুষ ট্রেনের আঘাতে মারা পড়ে গিয়েছিল আর যেই ঘর থেকে আর্তনাতের শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল সেই ঘরে মৃত্যু হয়েছিল সেই লোকটির ভিউয়ার্স কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি এবং কোন ট্রেনটিকে আপনার সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই প্রেস করে দিন যেন পরবর্তীতে আরও এরকম রহস্য রোমাঞ্চকর ভিডিও সবার আগে দেখতে পারেন সো ভালো থাকবেন সবাই